আসসালামাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লক আমি শুভ রেহান আপনারা দেখছেন ট্রাভেল উইথ শুভ রেহান আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছি না এই কারণে যে আপনারা তো সবাই জানেন এখন লকডাউন কোথাও যাওয়া যাচ্ছে না এমনকি যাওয়া যাবে না সেজন্য আমি কোথাও যাইতেছি না আর তো এই জন্য আমি খুব সরি কারণ কিছু করার নাই সেজন্য আমি ভিডিও বানাইতে পারতেছি না আজকে আমি আছি আমাদের নিজ এলাকায় নিজ গ্রামে বরিশালে তো এখানে এসে দেখলাম অনেক কৃষকরা মানে মাঠে ধান কাটতেছে শর্ট একটা ভিডিও নেব কত সুন্দর প্রকৃতি কত সুন্দর লাগে গ্রাম প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো যেহেতু আমি আজকে গ্রামে আছি গ্রামে আছি সেজন্য আমি আজকে লুঙ্গি পরছি এই তো লুঙ্গি পরে আমি মাঠে আসছিলাম মানে খুব কি বলবো মানে বাসাতে আমি বোঝাতে পারবো না মানে এত ভালো লাগে এত সুন্দর লাগে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ঠিক আছে এখন আপনারা দেখতে থাকুন video travel with Shuvo Raihan let's go ভিডিওটা দেখেছেন আসলে একটু হলেও আপনারা বুঝতে পারছেন যে গ্রামটা কত সুন্দর গ্রাম কত সুন্দর এটা আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলেও বোঝা যাবে না এবং বেশ কিছুদিন ধরে আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ আপনারা জানেন এখন লকডাউন লকডাউনের মধ্যে কোনো যাইতে পারতেছি না ভিডিও বানাইতে পারতেছি না কিছুদিন পরে জমজ ফানি ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখবেন আর এখনই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ